ওহ বৈদেশি প্রাণ বন্ধু আরে আরে তোর বাদে মোর প্রাণ কান্দে একবার তুই আইসে কিনারে পাড়ার ইলশা মাছ বাগান ভরা কলার গাছ ও গোয়াল পাড়ার ইলশা মাছ বাগান ভরা কলার গাছ জামুর প্রাণ বন্ধু

মৈশাল গাড়িয়াল বাই মাহতু বন্ধু নাইয়া ভাই শুনিয়া যা তুই গোয়াল পাড়ার গান আরে তোর বাহাদে মোর প্রাণ কান্দে একবার তুই আইসে কিনারে গোয়াল পাড়া